উনি একটা প্রশ্ন করেছেন যে আমরা যে কুরবানি দেই এটা কি শুধু অভিভাবকের পক্ষ থেকে হয় না পরিবারের অন্যান্য সদস্যের পক্ষ থেকেও হয় যারা কুরবানি করেন তাদের কুরবানিটাকেও একটা ছাগল কুরবানি করেন কেউ গরিব কুরবানি করেন কেউ আবার গরু ভাগা দেন তো এটা শুধু পরিবারের যিনি অভিভাবক তার পক্ষ থেকে হয় না সবার পক্ষ থেকে হয় এই প্রশ্ন প্রথমত কোরবানি যিনি করেন তিনি এবং তার পরিবারের যত সদস্য সবার পক্ষ থেকে কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় আলহামদুলিল্লাহ এটা আনহু আন আহলে বাইতে শব্দটা আসছে ইবনু মাজার হাদিসের মধ্যে দ্বিতীয় প্রশ্ন যারা গরু কুরবানি করে কেউ দুই ভাগ কেউ তিন ভাগ কেউ চার ভাগ পাঁচ ভাগ সাত ভাগে গরু কুরবানি করে যারা ভাগা সাতজন কুরবানি করছে একটা গরু সাতজন কুরবানি করছে সেই ক্ষেত্রে তখন কি ব্যক্তির পক্ষ থেকে হবে আমি একটা ভাগা দিলাম না আমার পরিবারের সবার পক্ষ থেকে হবে এই ভাগাটাও আমি এক ভাগ দিয়েছি শুধু আমি নাকি পাবো না আমার পরিবারের আমার আন্ডারে ছেলে সন্তান যত আছে সবারই সমাপ মানে পক্ষ থেকে কোরবানিটা হয়ে যাবে ও আনহু আনাহলে বাই দেখি শেখ বিন বাজ রহিমাল্লাহ বলছেন এক ভাগাটাই পুরো পরিবারের পক্ষ থেকেই হয়ে যাবে কেউ বলেন যে ভাগা কুরবানি দিলে সাত পরিবারের পক্ষ থেকে হবে না পাঁচ পরিবারের পক্ষ থেকে হবে না পাঁচ জনের পক্ষ থেকে হবে এটা একটা নতুন কথা নতুন কথা বলতে এটা একটা বেদাতি কথা এই ধরনের কথা সালাফে সালেহীন কেউ বলেন ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা এই মর্মে ইখতলাফি কথা আছে কিন্তু যদি কেউ দেয় একটা ভাগা একজনের পক্ষ থেকে হবে না কুরবানি পুরো পরিবারের পক্ষ থেকে হবে ইনশাল্লাহ আর ভাগা কুরবানি দেওয়ার চেয়ে এটা তো উত্তম সবাই জানি আমরা তো পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি দেওয়াটা কি উত্তম আমরা আর একটা জিনিস এখানে বলে রাখছি যে কুরবানি আমরা ভাগা নিয়ে ব্যস্ত অথচ রসুল সাল্লাহ সাল্লাম কুরবানি কয়টা করেছিলেন কয়টা করতেন কয়টা করতেন দুইটা করতেন সহি বুখারের হাদিস আনাস রদি আল্লাহ বলছেন কানা ইউদহি কাপসাইনে কাপ আমলাহাইনে রসুল সাল্লাম যেহেতু দুইটা কুরবানি দিতেন এই জন্য আমি আনাস প্রতি বছর দুইটা করে কুরবানি দিতেন তাহলে আল্লাহ রাসুল যেহেতু কয়টা দিতেন দুইটা সাহাবিরও এটা আমুল করতেন এর পরের বাক্যটা কি হবে আমাদেরও কি আমাদেরও আমল করা উচিত তাই না বিদায় হজ্জে রসদ সাল্লাহ সাল্লাম কয়টা কুরবানি করেছিলেন হ্যাঁ মোস্তাদে আহমদের হাদিস রসুল সাল্লাম একশো উট কোরবানি করেছিলেন একশো এটা সহি মুসলিমে আসছে হাদিসটা কিন্তু আর একটা হাদিস বিস্তারিত আসছে আর একটা হাদিস মুসনাদে আহমাদের মধ্যে আসছে সেটা হলো রসদ সাল্লাম করলেন তেষট্টিটা তেষট্টিটা কুরবানি করলেন আর বাকি থাকলো কয়টা সাঁত্রিশ এ বাকি সাঁত্রিশটা করলেন আলী রদেল্লান কয়টা সাঁত্রিশটা কয়টা হলো বিদায় হজ্জে যদি আল্লাহ রাসুল করে থাকেন একশোটা তা আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের করা উচিত না এখানে ব্যাখ্যা দিয়েছেন যে তেষট্টিটা আল্লাহ রাসুল করলেন কেন আরও তো করতে পারতেন কমও করতে পারতেন তো সই বুখারিতে আনাস থেকে বর্ণিত আছে হাদিসটা সাতটা করেছিলেন তো শেখ ইবনু তাইমা রহিমুল্লাহ বলছেন যে আসলে উপস্থিত ছিলেন জাবের রাজিয়াল্লাহ তিনি যেহেতু তেষট্টিটা বলেছেন এটাই ঠিক কেন তেষট্টিটা করলেন এবং নববী রহিমহুল্লাহ বলছেন এবং ইমাম ইবুল কাইম রহিমাল্লাহ বলছেন দারুণ একটা কথা যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বেঁচে ছিলেন কত বছর কত তেষট্টি এই বয়স অনুযায়ী তেষট্টি বছরের পক্ষ থেকে তেষট্টিটা কুরবানি করে গেছে আলহামদুলিল্লাহ এটা ইঙ্গিত বহন করে সামর্থ্য থাকলে প্রতি বছরে কুরবানি করা উচিত সামর্থ্য থাকলে প্রতি বছর কুরবানি করা উচিত তাহলে এই আলোচনাগুলো করার অর্থ হলো যে কুরবানি আপনারা একাধিক করেন একটার মধ্যে সীমাবদ্ধ কেন আপনারা বুঝেছেন কথা অন্তত আনাসরাজি আল্লাহ দুইটা করে করতেন সহি বুখারি হাদিস দ্বারা প্রমাণ করলাম অত দুইটা করে করেন আর এক কথা আমি বলতে চাচ্ছি কোরবানির গোস গরুর গোস্ত খাসির গোস্ত এখন মানুষ দরিদ্র মানুষ খেতেই পারে না তাই না খেতেই পারে না এখন গরুর গোস্ত এখন খাওয়াটা কঠিন হয়ে গেছে তো বছরে একদিন গরিবদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেও তো আপনি কোরবানি করতে পারেন হাদিয়া হিসাবে সাতকা হিসাবে না কি হিসাবে হাদিস আছে আহাদান নবী আল্লাহ হাদিয়া দিয়েছিলেন বিদায় হজ্জের কুরবানিটা করেছিলেন কি হাদিয়া শুরু তো আপনারাও চেষ্টা করবেন বেশি করে কুরবানি করা দুইটা উপকার হবে একটা হলো যে আমি আল্লাহর নিদর্শনকে সম্মান দান করলাম এক নম্বর একটার কাছে দুইটা করলাম তিনটা করলাম চারটা করলাম কুরবানি করে দিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে কয়েকজন কোরবানির টাকা পাঠাইছে আলহামদুলিল্লাহ ওনারা ওই দুস্থ মানুষদের কাছে কুরবানি করার জন্য বলেছেন প্রতি বছরই কোরবানি দেই ওই নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এদিককার মানুষগুলো একটু কষ্টে থাকে বেশি এতিমদের জন্য তো আপনারাও চেষ্টা করেন যে কোনো একটা এলাকায় দরিদ্র মানুষ আছে পাঁচজন বা সাতজন আছে একটা খাসি দেন অন্তত তোমরা ওদের ভাগার দরকার নাই ওদের কি করা লাগবে না ভাগ করা লাগবে না তারা নিজেরাই দরিদ্র যেহেতু ভাগ করে নিবে আর কি এইভাবে কোরবানিটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন